সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর সাহেবের জন্মজয়ন্তীকে সামনে রেখে আটন বরদোয়ালি এসসি মোর্চা মণ্ডল কমিটি এবং অল ত্রিপুরা আয়ুষ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার স্টুডেন্ট হেলথ হোমে এক মেগা আয়ুষ স্বাস্থ্য শিবির এবং বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর মেয়র দীপক মজুমদার এবং মণ্ডল সভাপতি সহ আর অনেকেই মূলত ছাত্রদের স্বাস্থ্য পরিষেবার দিককে লক্ষ্য রেখে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় স্বাস্থ্য ভালো থাকলে পড়াশোনাতেও উন্নতি করা সম্ভব বলে উল্লেখ করেন মেয়র দীপক মজুমদার উদ্যোগের জন্য এসসি মোর্চাকে ধন্যবাদ জানান তিনি ছাত্রীদের নিয়ে যে স্বাস্থ্য শিবির আমি বলবো অত্যন্ত প্রয়োজনীয় স্বাস্থ্য তিনি বলেছেন আমাদের বলেছেন যে স্বাস্থ্য ভালো থাকলে পড়াশোনা ভালো করা যায় যতটা আমরা সুস্থ থাকবো ততটাই আমাদের মানুষ মানে যে বিকাশ ঘটবে এবং আমাদের পড়াশুনো করতে পারবো সর্বাধিক সুস্থ থাকা অত্যন্ত জরুরি সেই কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করা এবং যারা উদ্যোগ গ্রহণ করছে খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়ে ভাবে কিন্তু বৃক্ষরোপণের একটা তত্ত্ব করা আছে বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয় কারণ আমাদের আমাদের গাছ থেকে একটি অক্সিজেন দরকার হলে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে গাছ লাগানো অত্যন্ত জরুরি কারণ হোক সবসময় যখনই সুযোগ পাবে অনুষ্ঠানের মাধ্যমে হোক বা এমনিতে করবে অত্যন্ত আয়ুষ পরিষেবার মাধ্যমে সারা রাজ্যেই ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত হচ্ছে এরকম স্বাস্থ্য শিবির bureau report are in use.